আজ দিকে দিকে চেয়ে দেখে লাঞ্ছিত বঞ্চিত একটা জাতি সে হলো উন্নতে মুহাম্মাদি আমি যতদূর জানি আমি নিয়ার এই মাহফিল সাতক্ষীরার একটি ঐতিহ্যবাহী মাহফিল আল্লাহ এই কমিটিকে দীর্ঘ হায়াত দান করে দিন আল্লাহ বরকত দিয়ে পূর্ণ করে দিন আলহামদুলিল্লাহ আমার ফজর আলী ভাই মার্কা টিউবওয়েল হাদিয়া দিয়েছেন এদিকে আসেন ভজনা এদিকে আসেন নির্বাচনের হাওয়ার গান তো আমার কবির গিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজায় এই মানুষকে চিনেন আজকের প্রোগ্রামে ভালো মানুষ পেছন থেকে বললে হবে না সামনে থেকে বলতে হবে ভালো মানুষ আমি গাইব গাইব ভাইরে সবার সেরা বয়েল টিউবয়েল কান যোগ্য নেতার কান টিউবয়েল মার্কা ভাইরে ভোট দিতে কেউ তোমরা ভুইল না ওরে ফজর আলী যোগ্য লোক জয়ের মালা পারি ওরে ফজর ভাই যে যোগ্য লোক জয়ের মালা তুলো না ভোট দিতে কেউ তোমরা ভুইল না ভাই ঘটনা তো ঘটছে টাকা তো একটা দিয়েছে কবির বসে রয়েছে পাশে এখন ওই আর একটা দেন নাইলে ফেরত নেন ওই আর একটা দেন নাই ফেরত নেন বিপদ হয়ে যাবে না আমি পৌঁছাইছি ও আগে কোন ভাই দিয়ে গেছে দুইটা গেছে টাকা একটা রেখে দিছি একটা আমার ওদের প্রিয় ভাইদের জন্য কিন্তু আমার হজরলি ভাই এক টাকা দিয়ে চলে গেলে কি হবে ঝামেলা করে দিয়েছে তো ফেরত দিয়ে দিই আমি ও এটা ব্যবস্থা হচ্ছে না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এ ওই যে ওটা কবির হাতে দিয়ে দাও আলহামদুলিল্লাহ মার বলে দেন ভাই বিষয় হচ্ছে যে কবির যা দিয়েছিল তার ডাবল পড়েছে দেখেন আল্লাহর কি ফাইসালা বা একটু হাসাহাসি করছি কষ্ট নিচ্ছেন না তো আল্লাহ মানুষদেরকে সম্মানিত করেন এভাবেই কবির টাকাগুলো পকেটে রেখে দিতে পারতো রকুল ভাইকে সম্মান দেখিয়েছেন রকুল ভাইকে ইজ্জত করেছেন আল্লাহ তাকে ইজ্জত কিন্তু বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন সুবাহান আল্লাহ ও মুসলমান তুমি যদি তোমার আরেক ভাইকে সম্মান করো আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে তুমি যদি কোনো চোর বাটপারকে সম্মানিত করো আল্লাহ তোমাকেও চোর বাটপারের মতো নিচে নামিয়ে দেবে অতএব যার সাথে যার মোহাব্বাত তার সাথে তার কেয়ামত কথাটা যেন ভুলে না যায় আল্লাহ আমার ফজর ভাইকে কবুল করুন সম্মানিত ভাইরা আমরা প্রিয় নবীর ভালোবাসার কথা বলছিলাম ভুলে গেছেন আল্লাহ রহম করুক এই জাতির প্রতি জীবন থেকে যে সময় কোরবান হয়ে গেল যান বাকি দিন হয়তো কত সময় পাবো হাতে জানি না এই রাত হতে পারে জীবনের শেষ রাত এই মাহফিল হতে পারে জীবনের শেষ মাহফিল অতএব আমার প্রিয় ভাইরা নবীর ভালোবাসা থেকে যারা দূরে ছিলাম রসুলের সিরা থেকে যারা দূরে ছিলাম আর দূরে নয় আজ থেকে সত্যিকারে উম্মতে মোহাম্মদি হতে চাই আল্লাহকে দেখা কেউ হাত নামাবে না কেউ হাত নামাবে না ওগো বাংলার তাওহীদি জনতা তাফসির মাহফিল সিরাত মাহফিলের ময়দানে বসে সামিয়ানার নিচে বসে নবীর প্রেমে হাত উঁচু করা সহজ তাতে রাসূলের ভালোবাসার পরীক্ষায় পাশ করা যায় না ওই মসজিদের কোনায় বসে নবীর প্রেমে চোখের পানিতে যাই না ভিজিয়ে দেওয়া সহজ এতে নবীর পরিপ্রেমের পরীক্ষায় পাশ করা যায় না নবীর প্রেমের পরীক্ষায় যদি পাশ করতে হয় চেয়ে দেখেন হুদের প্রান্তরে হজরতে তালহার দিকে যেমন করে নবীকে রক্ষার জন্য তীরের আঘাতে কলিজাকে ক্ষত বিক্ষত করেছিল আজ হাজার বছর পর এই বাংলার সম্মানিত হাজিরিন এই তাওহিদি জনতার জন্য এই নবী প্রেমিক জনতার জন্য আমার রাসূলকে ভালোবেসে বিশেষ করে আমিনিয়া মাহফিল কমিটির সম্মান আসতে এই নাতি রাসুল উৎসর্গ করছি ভাই দয়া করে এত বেশি কথা বললে চুপ হয়ে যেতে হবে আমার